কি অবস্থা ভাই বেরাদার কি অবস্থা সবার আজকে আমি কি নিয়ে রোস্ট করব জানেন কি আজকে আমি রোস্ট করব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত টিকটকার বেয়াদব মা আর ছেলেকে নিয়ে খেলা হবে খেলা হবে কি বলছিস তুই ভাইজান এখনো আপনারা যারা বিশ্বাস করতেছেন না যে এরা মা ভাইজান বিশ্বাস করেন এরা হলো মা ছেলে কে আপনি আমি এদের দুজনের বাবা এখন আমি যদি বলি এরা মা আর ছেলে তখন আপনি কি বলবেন আমি বিশ্বাস করি আপনার বিশ্বাস না হলে মোশারফ ভাইয়ের কি আমার কি মানে আই বলা হুম আজকে তোর মা তোর একটা দিব তুই করতে পারবি এমন রসমালাইয়ের মতো একটা মা থাকলে আমি ডেসালাইস নিয়ে নিজের সোনাটাও কেটে ফেলতে পারি কি বলেন না না কি কি কিছু না কিছু মা পিতা পিতা দে মা মা হওয়া শর্ত ছেলের ভিডিও বানায় কোন মেয়ে একটা বেহায়া নির্লজ্জ মেয়ে এখন কর ছেলের সাথে কেউ প্রেম করে মাথায় ঘেলু নেই মাথার গিলু আছে ঠিকই কিন্তু গিলু কাজ করে না মাঝে এটা কোনো কথা হলো কিটাই বুদ্ধি দিয়েছে আপনাদের কোনো কমন সেন্স কে ও একটা ছাগল রাত তো আউ এখনো আপনারা যারা বিশ্বাস করতেছেন না যে এরা মা ছেলে তুমি যা করছো তা তো তুমি প্রমাণ করে দিবেন না পারো কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এদের পিছনে আগুন জ্বালানোর আগে আমাকে প্রমাণ করতে হবে যে এরা দুইজন মা আর ছেলে তুমি প্রমাণ করো কিছু মেয়েদের মেকআপ ছাড়াই অনেক সুন্দর লাগে যেমন আমার মা মাগো তোমায় ভালোবাসি জীবনের যে এরা দুইজন মাস গায়ের উপর ঢলে ঢলে পড়তেছে হ্যাঁ ভাই টিকটকে কিন্তু বর্তমানে এগুলোই চলছে কতদিন ধরে চলতাছে আচ্ছা, একটা কথা বলেন তো এরা যে মা আর ছেলেদেরকে দেখে কি অন্তর থেকে বোঝা যায় জি বোঝা যায় এখন একটা গান গা আমার ঠেকা পড়ছে তো গান গাওয়া তাই না বোঝেন নাই হাই হাই কইস না সাত আট জনের লগে প্রেম করছি আমি ওরে শালা বাম্পার আইডিয়া দেখে মনে হইতাছে ভাইজান দুনিয়াটা আর দুনিয়া নেই দুনিয়াটা একেবারে পৃথিবী হয়ে গেছে মুশকিল বাবা বড় মুশকিল রাজীব কাছে আমার একটাই প্রশ্ন সৃষ্টি রাজীব কেন মাদার চোদ হয় এমন হওয়ার কথা যারা বিশ্বাস করতেছেন না যে এরা মা বিশ্বাস করেন ভাই এরা হলো মা ছেলে কি ধরনের পাগলামি দেখে বলেন

আপনার আম্মুর বিয়ে হয়েছিল কত বছরে সো অনেকেই চাও মানে জানতে আমার আম্মুর বয়স কত বা বিয়ে হয়েছে কত বছর আজকে দাঁড়ো আম্মুর কাছে আমি আম্মু আজকে সত্যি কথা বলো তোমার বয়স কত তোমার জন্য আমি বকা খাই মানুষের কাছে সত্যি কথা বলে প্রথমত মেয়েদের বয়স বলা ঠিক না আর বয়স বলে আমি বুড়ি সাজতে চাই না ঠিক আছে তোমার জন্য আমি বকা খামো নাকি আচ্ছা, বলতে পারি যদি লাইক কমেন্ট বেশি এখন সব বুঝতে পারতাছো সবই হলো লাইক কমেন্ট পাওয়ার মানে ভাইরাল হওয়ার নেশায় কত কিছু করতে পারে 22 সালে সম্ভব বলে সবই আমরা মেনে নিতাছি তাই বলে কি মা ছেলের ভন্ডামি দেখতে হবে নাকি টিকটকে हो माँ मेरी माँ প্যারি মা সন্তানের খুশির জন্য মা পুরো দুনিয়াটাই কিনতে পারে তোমার আম্মুকে ভালো লাগছে বিয়ে দিবা আমার সাথে আম্মু তোমাকে বিয়ে করবে এখন আমাকে বলতেছে ভাই আমি তার ছেলে তুমি ছেলেকে বলতেছো মাকে বিয়ে দিতে এটা কেমন কথা এটা কেমন কথা তুমি বোঝো না তুমি কচি খোকা নাকি নাকি নুনুই কাটো নাই মানে মানে এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম মুঘল বংশের নাতনি আমি সৈয়দ বংশের ঝি তোর সাথে দেখিলে লোকে করবে রে ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি হ্যাঁ, হ্যাঁ। বংশের অহংকার করা এত ভালো না জমিদারের পোলা আমি তোর চেয়ে কম না মাকে বলতেছে নাকি নায়িকা বানাবে এইরকম দৃশ্য আগে কখনো দেখেছেন আপনারা আজকের আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো অবশ্যই লাইক কমেন্ট করতে না ভিডিও আমার ইউটিউব করে পাশে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে